তো দেখা যাক কি হয় যাই ওই নে এইল ও মামাকে মারে এ ভাই মারিস না মারিস না মেরে এটা করতে দে ভাই ও মা সেই ভাই রিভাইভ দেবা কেউ ও মা তিন মেন নক হাই হাই আচ্ছা ভাই দেখি তুমি কই হাই হাই ভাই আচ্ছা ব্যাপার না হচ্ছে দেখা যাবে ও ও মা এটা কি একসাথে দুই ম্যান ও মা তিন ম্যান ভাই ওই হ্যাকার আমি নিশ্চিত ভাই রে ভাই আচ্ছা এই ডান দিকে একটা আচ্ছা এই যে আরেক চান্দু এই ওমা ও ভাই কি হইলো ভাই এটা ভাই এই গেমিং ভাই ও মামা ভাই তোমার এসপি দেখছে পড়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি ভাগো ভাই কোন দিকে ভাগবো ভাই সব দিকে ও মাই রে ভাই এই ম্যাচ তো জিততেই ভাই না জিততে জিরো খেয়ালে এই লোক ইয়ে ইয়ে ইয়ে ইয়ে ও মা ভাই এটা কি এটা কি ছিল বুঝছি শেষ ওয়ান বি ফোর ভাই এই স্ক্রিনটা উঠে গেছে রে ভাই ও আহ, আহ, শেষ খেললা খাতাম